ಮಾತಾ ಬಪ್ಪ ವಿನಾಯಕ নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে আগস্ট বুধ গ্রহ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে এবং কন্যা রাশিতে থাকবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত আর এই ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে বুধ গ্রহ বুধ গ্রহ সাধারণত একটি রাশিতে পনেরো থেকে কুড়ি দিন থাকে কিন্তু এবার প্রায় দু মাস অবস্থান করবে অর্থাৎ তিন থেকে চার গুণ বেশি দিন অবস্থান করছে একই রাশিতে বুধ গ্রহ তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বুধের উপর যার ফলে চার রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ বুধ গ্রহ প্রধানত বিদ্যা বুদ্ধি ধনের কারক গ্রহ ব্যাংকিং সেক্টরের কারক গ্রহ মিডিয়ার জগতে যারা রয়েছে অ্যাকাউন্টসে যারা রয়েছেন এবং অভিনয় জগতে যারা রয়েছেন তাদের উপর এই বুধ গ্রহের প্রভাব থাকে সুদূর প্রসারী আর এই বুধ গ্রহের কন্যা রাশিতে উচ্চ অবস্থায় প্রবেশ চার রাশির জাতক জাতিকাদের ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি হবে যার ফলে এই চার রাশির ব্যক্তি হবে মহা কোটিপতি কোন সেই মহা সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় কারণ আপনি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না বা জন্মছক দেখতে পাচ্ছি না কাজেই এটি সার্বিক বিচার আর এই ফনাদেশ করা হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে তবে আসুন চার রাশির ব্যক্তির নাম জানিয়ে রাখি একুশে আগস্ট বুধের কন্যা রাশিতে প্রবেশ এবং ছাব্বিশে অক্টোবর পর্যন্ত অবস্থান চার রাশির জাতক জাতিকাদের ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করবে যার ফলে এই চার রাশির জাতক জাতিকার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও বিভিন্ন দিক থেকে আসবে সুযোগ সুবিধা কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি আসুন আমি আপনাদের তা একে একে জানিয়ে রাখি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মিথুন রাশি মিথুন রাশির সুখভাবে অবস্থান করছে বুধ গ্রহ এটি আবার কেন্দ্র ভাবও বটে পাশাপাশি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বুধের উপর যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সুখ সাংসারিক সুখ বৃদ্ধি পাবে পিতার কাছ থেকে আপনি নানারকম সহযোগিতা পেতে চলেছেন পিতার শরীর স্বাস্থ্য এবং আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে এই সময়সীমার মধ্যে যারা গাড়ি কিনতে চান বাড়ি নির্মাণ করতে চান অথবা যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে চান তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে শুধু তাই নয় মায়ের কাছ থেকে বন্ধুবান্ধবদের কাছ থেকে আপনি সহযোগিতা পেতে চলেছেন যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূরীভূত হবে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল তা অনেকটাই কমবে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে অর্থাৎ সময়টিকে আপনি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা ক্ষেত্রে আসতে চলেছে অর্থের জোয়ার দুইগুণ থেকে তিনগুণ পরিমাণ অর্থনৈতিক উপার্জন আপনার বৃদ্ধি পেতে চলেছে যার ফলে ইনকাম বৃদ্ধি পাবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে দ্বিতীয় যে মহা সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কন্যা রাশি কন্যা রাশিতেই বুধের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে অর্থের জোয়ার ব্যবসা ক্ষেত্রে প্রভূত পরিমাণে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ শুধু আপনার কেন আপনার জীবনসাথী যদি কর্মরতা থাকেন তবে দেখবেন আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উন্নতি হচ্ছে ইনকাম বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আপনার অর্থনৈতিক উপার্জন চারগুণ পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি শুধু তাই নয় যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে কাজেই সময়টিকে আপনি অবশ্যই কাজে লাগান আগে থেকে তৈরি থাকুন যদি সুযোগ এসে যায় একদম দেরি করবেন না একদম হাতছাড়া করবেন না সফলতা পাবেন আপনি তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনু রাশি ধনু রাশির সপ্তমভাবে অবস্থান করছে এই বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি রয়েছে বুধের উপর যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সুখ সাংসারিক সুখ আসতে চলেছে পিতার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে অর্থাৎ আপনি চাকরি পেতে চলেছেন কাজেই আগে থেকে তৈরি থাকুন সুযোগ আসবে একদম সুযোগকে হাতছাড়া করবেন না এছাড়াও ছাব্বিশে অক্টোবরের মধ্যে দেখবেন আপনার গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে মনের কোনো না কোনো গোপন ইচ্ছা পূরণ হবে এছাড়াও মায়ের কাছ থেকে এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে সুখ পাবেন যারা বাড়ি রিপেয়ারিং করতে চাইছেন বা নির্মাণ করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ বলে বিবেচিত হবে এছাড়াও যারা মনে করছেন কোনো সম্পত্তি কিনবেন অথবা বিক্রি করবেন সেই সুযোগ আসতে চলেছে আপনার কাজেই সুযোগটিকে হাতছাড়া করবেন না যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কাজেই সময়টি আপনার জন্য খুবই শুভ পরবর্তী এবং শেষ যে মহা সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মীন রাশি মীন রাশির সপ্তমভাবে বুধ গ্রহের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই বুধ গ্রহের উপর কাজেই যাদের বিবাহজনিত সমস্যা ছিল সেই বিবাহজনিত সমস্যা দূরীভূত হবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সংঘটিত হতে চলেছে আপনার পারিবারিক জীবনে এবং সাংসারিক জীবনে সুখের বৃদ্ধি ঘটবে জীবনসাথীর কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে আপনার দেখবেন আগে যা উপার্জন ছিল সেই উপার্জনের পরিমাণ তিন থেকে চারগুণ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে শুধু আপনার কেন আপনার জীবনসাথী যদি কর্মরতা থাকেন তবে দেখবেন জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা আগে থেকেই চাকরি করেন চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে এই হচ্ছে মহা সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি যাদের হাতে একুশে আগস্ট থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে আসতে চলেছে কোটি কোটি টাকা আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান তবে অবশ্যই প্রতিদিন গণেশ দেবতার উপাসনা করুন বুধবার দিন একুশটি দুর্বাঘাস ও মোদক সহকারে গণেশজির পুজো করুন এবং প্রয়োজনে গণেশজির কবচ ধারণ করুন অর্থ ভাণ্ডার ফুলে ফেঁপে উঠতে বাধ্য ধন্যবাদ